আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র এখন কোন পর্যায়ে যায় পৌঁছাইতেছে সেটা বলা যাইতেছে না যারা ছবি করে অভিনয় যেমন এই ঈদে অনন্ত জলিলের এক ছবি রিলিজ হয়েছে কিল হিট সাকিব খানের এক ছবি রিলিজ হয়েছে লিডার আমি বাংলাদেশ আবার বাপির এক ছবি রিলিজ হয়েছে তো মোট চার পাঁচটা ছবি রিলিজ হলো এক একজন ফেসবুকে আইসা এক একজনের নামে বহুত বদনাম বলতেছে অমুকের ছবি ভালো না তমুকের ছবি ভালো না এ ওই ছবি করছে সে ওই ছবি করছে মানে যারা অভিনয় করতেছে ওদের মধ্যে দেখা যাইতেছে যে একটা খুচাখুচি সম্পর্ক ওই অনন্ত জলিল সাকিব খানের নিয়ে একটা খুসামারি কথা বলতেছে সাকিব খান অনন্ত জলিল নিয়ে একটা খুসামারি কথা বলতেছে তো ওরা যে সব শুরু করছে এতে যারা ছবি দেখবে জনগণ এই মানুষ ফেসবুকে ওদের এইসব কাণ্ড কারখানা দেখে মানে অতিষ্ঠ হয়ে যেতেছে তো সাকিব খান অনেকদিন ধরে সিনেমার জগতে আছে সে একজন সিনিয়র অনন্ত জলিলও অনেকদিন ধরে ছবি করতেছে বা বাপ্পিও ছবি করতেছে অনেকদিন ধরে তো অনন্ত জলিল আর বাপ্পি দুজনের চেয়ে সাকিব খান অনেক সিনিয়র সে যাই কিছু করুক তার অভিজ্ঞতাটা বেশি একটু ভালো হবে এটাই স্বাভাবিক কিন্তু এই জিনিসটা যদি কেউ মাইনে নিতে না পারে তাহলে তো সমস্যা আবার দেখা গেছে যে ওই একটু পিছনে যদি যান এক সময় চলচ্চিত্রে নাম করা ছিল সালমান শাহ সালমান শাহ মরে যাওয়ার পর অনেকদিন সিনেমা চলচ্চিত্র ধরে রাখলো মান্না মান্নাও মারা গেছে তো শাকিব খান বর্তমানে চলচ্চিত্রে আছে সেও দুদিন আগে পরে চলে যাবে বয়স হবে অথবা সে মারাও যেতে পারে কেউ তার আল্লাহর ঘর বাইন দেখে নাই দুনিয়াতে একদিন না একদিন মরবে সবাই তো অনন্ত জলিল যাই করছে ভালোই করছে তারা সাপোর্ট দেওয়া দরকার কিন্তু কিছু কিছু জনগণ দেখলাম আমি যারা ছবি দেখে হলেতে বাইরে আইসা বলতাছে যে অনন্ত জলিল সাহেবের ছবি দেখে আসলাম সাকিব খানরে আমরা আর দেখতে চাই না ওনার ছবি কোনো হলে চলবে না ওই চেহারা আমরা আর দেখতে চাই না আর ভাই সাকিব খান যদি ছবি না করে বাপ্পি যদি ছবি না করে অথবা অনন্ত জলি যদি ছবি না করে সেই ছবিগুলো করবে কি সাধারণ জনগণকে দিয়ে তোর ছবি সম্ভব না সেই ক্ষেত্রে ওরা কাজ করতে যায় দশটা ছবি করলে দুইটা হিট হবে আটটা ভালো হবে না এগুলা আমাদের দেখে যে যে জায়গায় ভুল থাকে সেই ভুলগুলো বলতে হবে পরবর্তী ছবি করলে যেন ভালো হয় এখন আমরা হলের বাইরে আইসা বলতেছি হ্যাঁ, অনন্ত জলিলের ছবি ভালো হয়েছে সাকিব খানের আর দেখতে চাই না অথবা সাকিব খানের ছবি ভালো হয়েছে হ্যাঁ, বাপ্পির আমরা আর দেখতে চাই না তাহলে তো হবে না ভাই অনন্ত জলিল আর সাকিব খান তো সারা জীবন থাকবে না ওদেরও তো বয়স হবে ওরা বুড়া হবে অথবা কেউ কেউ দুনিয়া থেকে চলে যাবে তার পরবর্তীতে চলচ্চিত্র যে ধরে রাখতে হইব এরকম লোক লাগবে না আজকে অনন্ত জলিল ঠিক মতো ছবি করতে পারতেছে না অথবা তার ছবি হিট হইতেছে না দুদিন পর যে হিট হবে না তার কি গ্যারান্টি তার চেয়েও ভালো কিছু করতে পারে তো যেই ছবি করে আসলে আমরা ছবি দেখে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার পরবর্তীতে যেন ভালো কোনো সিনেমা নিয়ে আসে ওরা এখন ছবি দেখে আইসে যদি বলি ওর ছবি ভালো হয় নাই ওরা আর দেখতে চাই না এভাবে তো মনে করেন নায়ক নায়িকার মন অনেক খারাপ হয় অথবা যারা ওই পরিচালক ছবি করে ওদেরও অনেক খারাপ লাগে তো যেমন এই আজকে সকালবেলা দেখলাম এক পরিচালক ওই যে লেবু ওই একটা ছবি করলো সেই ছবি চলতেছে না সে অনেক কান্নাকাটি করতেছে এক কোটি বিশ লাখ টাকা খরচ করে ছবি করলো দর্শক দেখতে যাইতেছে না তো আমরা যদি এক নায়ক নিয়ে পড়ে থাকি বা দুই নায়ক নিয়ে পড়ে থাকি তাহলে তো হবে না ভাই ওই ছবিটাও দেখতে হবে ভালো কি মন্দ না দেখে তো বোঝা যাবে না তাই সেই ছবিটা দেখার জন্য আমাদের হলে যাইতে হবে ওই ছবিটাতে যদি কোনো ভুল থাকে সে ভুলটা আমাদের ধরাই দিতে হবে বলতে হবে পরবর্তীতে যেন তার সে ভালো কোনো সিনেমা নিয়ে আসে এখন ওরা যে যদি আমরা বলি ছবি দেখে আইসা যে এই ছবি ভালো হয় নাই অমুক নায়কের অভিনয় হয় নাই যেমন অনেকে বলে বর্ষার আর অভিনয় শিখতে হবে আরে ভাই বর্ষার কথা বলেন অথবা সিনিয়র যারা অভিনেতা ছিল ওই অভিনেত্রী ছিল যেমন শাবনুর পূর্ণিমা মৌসুমি ওরা তো আইসা এত ভালো অভিনয় পারে নাই ওদের কতটা সময় লাগছে তো বর্ষা করতেছে করতে করতে ওই একটা এমন পর্যায়ে পৌঁছে যাবে ওর অভিনয় ভালো লাগবে এখন আমরা ছবি দেখে যদি বলি বর্ষা তোমার অভিনয় ভালো হয় না তোমার বাদ দিয়ে দিতে হবে এই অভিনয় চলবে না তাহলে তো হবে না এ আজকে পারে না দুদিন পর অবশ্যই পারবো তো সব মিলায় আসলে সবারই ছবি দেখতে হবে সবাই যদি একজনের ভক্ত হয়ে বয়ে থাকে তাহলে তো হবে না তো সবারই যার যার ছবি করবে রিলিজ হবে আমরা এক এক করে দেখব ভালো মন্দ বুঝায় দেওয়ার দায়িত্বটা হালাকবো বা বলতে হইব যে এটা ভালো হয় নাই ওটা খারাপ হয়েছে পরবর্তীতে ভালো চাই এগুলো বলতে হবে আর কিছু লোক আসলে ওরা কারা আমি বুঝি না ওরা ছবি হলেতে বেড়ে আইসেই বলে অমুকের চেহারা আমি দেখতে চাই না তমুকের চেহারা দেখতে চাই না অমুকের ছবি ভালো লাগে না ভাই আজকে ভালো লাগে না কালকে ভালো লাগবো পরে ওনারা বলতে হবে আমাদের সবার মিলে বলতে হবে যে ছবি আরও করেন ওই যদি ছবি করা বাদ দিয়ে দেয় ভাই তাহলে কি আপনি ছবি করবেন আমি করবো এ ক্ষমতা আপনার আমার আছে নাই তো ছবি খারাপ করলে ওরাই করব ভালো করলে ওরাই করব মানে ভালো খারাপ মিলে ওরাই থাকবো এগুলো আমাদের ধরা দিতে হবে ডাইরেক্ট যদি বলে ফেলাই এই অনন্ত জলিলের ছবি ভালো হয় না অনন্ত জলিল আর দেখতে চাই না বা সাকিব খানের ছবি ভালো হয় নাই সাকিব খান আর দেখতে চাই না তাহলে এটা কি হইলো ও হয় নাই সব পাগলামি সাগলামি বাদ দিয়া ছবি দেখবেন যেরকম ভালো লাগে এরকম বলবেন হ্যাঁ একজনের সাপোর্ট নিয়া একজনটা একদম রাস্তায় ফেলাই দিবেন না আজকে ওই খারাপ করতেছে কালকে ওই ভালো করবো